আসো জীবনে আবার চাই না জানতে পাইছো কারে হইছো তুমি কার থাকার মন্ত্র তুমি যাও শিখায়া একবার আইসা ভুলা থাকার মন্ত্র যাও শিখায়া একবার আইসা ভুলা থাকার মন্ত্র তুমি যাও শিখায়া একবার আইসা ভুলা থাকার মন্ত্র ভালোই আছো সুখেরই সংসার তবে তোমায় মনে রাখার বল কি দরকার শুনছি তুমি ভালোই আছো সুখেরই সংসার থাকার মন্ত্র তুমি যাও শিখায়া একবার আয়সা ভুইলা থাকার মন্ত্র যাও শিখায়া একবার আয়সা ভুইলা থাকার মন্ত্র তুমি যাও শিখায়া একবার আয়সা ভুইলা থাকার সব প্রেমে তো হয় না জোড়া কয় যে ইতিহাস তাই বলে তো কেউ করেনি নিজের সর্বনাশ সব প্রেমে তো হয় না জোড়া কয় যে ইতিহাস যাও শিখায়া একবার আয়সা ধুইলা থাকার মন্ত্র তুমি যাও শিখায়া একবার আয়সা ধুইলা থাকার মন্ত্র যাও শিখায়া একবার আয়সা ধুইলা থাকার মন্ত্র তুমি যাও শিখায়া একবার আয়সা ধুইলা থাকার মন্ত্র